আল্লাহর দিনের উপর যদি কেউ আঘাত করতে চাও আল্লাহর কোরআনের কোন বিধানের উপর যদি কেউ আঘাত করতে চাও লক্ষ কোটি মুসলমান জীবনের রক্ত দিবে আল্লাহর দিনের এতটুকু অসম্মান